বলছি চারশো বিশ চারশো বিশ এখানে তো সিঁড়িতে তো সব সিঁড়িতে সব আছে চারশো চারশো সবগুলো এনে সব ম্যাক্সিমাম চারশো বিশ তাহলে তোমার মার্কিং করাতে পারে না এই জায়গায় কথা জানি হ্যাঁ, নতুন নতুন নতুন রয়েছে চারশো পিস মানে বুঝছো কাহিনি চারশো পিসই পারচেজ করছে দরকার যেখানে নিয়েছে ওখানে তো স্লিপ আছে স্লিপ স্লিপটা দেখাই দিব না দরকার নেই ওটা আমার মাল মাল আমার ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড দিয়েছে